আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটালে যেটা ঢাকার প্রাণকেন্দ্র ঢাকার শ্যামলিতে অবস্থিত আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে পাশাপাশি আমাদের হটলাইন নাম্বারটা আছে যারা আমাদের ফোন নাম্বার জানেন না বাট মনে অসংখ্য অসংখ্য প্রশ্ন আছে তাদের জন্য এবং আমাদেরকে আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসও আছে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা যে কোনো সময় কল এবং আপনারা বিভিন্ন ধরনের যদি টেক্সট করতে চান সবসময় আপনারা করতে পারবেন এবং আপনাদের মনে যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো চাইলে আপনারা যে কোনো সময় করতে পারবেন আমাদেরকে দর্শক আজকে আমার সাথে যে ভাইকে দেখছেন উনি একজন প্রবাসী জীবনের অনেকটা সময় বলবো দীর্ঘ একটা সময় উনি প্রবাস জীবনে কাটিয়েছেন দেশের মায়া ত্যাগ করে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে দর্শক আমরা এরকম অসংখ্য আসলে প্রবাসীকে পাচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন এক একজন আছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন বছরের পর বছর ট্রিটমেন্ট করার পরেও যখন তারা আসলে কোনো সুরাহা করতে পারেননি অবশেষে তারা দেখা যাচ্ছে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে ট্রিটমেন্ট করে ভালো আছেন আমার এই ভাইয়ের ক্ষেত্রে ঠিক একই জিনিসটা হয়েছে আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি তার আগে একটু ওনার সাথে একটু পরিচিত হয়নি এবং তারপরে আমরা শুনবো যে উনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন কীভাবে এর সূত্রপাত কীভাবে এতটা দিন গিয়েছে এবং সর্বোপরি ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় আজকে উনি কেমন আছেন পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে শুনবো আসুন দর্শক ওনার সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন স্যার বাসা কোথায় আপনার বাসা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কোথায় স্যার ব্রাহ্মণবাড়িয়া সদরে সদরে জি আচ্ছা আমরা জানি আপনি জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন কত বছর হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর অনেকটা সময় কল্পনা করা যায় না তার মানে আপনি খুবই আর্লি স্টেজে মানে জীবনে যখন মানে শুরু হয়েছে তখনই প্রায় চড়ে গিয়েছিলেন আপনি আচ্ছা কুয়েতে ছিলেন কুয়েতের কোথায় ছিলেন আপনি কুয়েতের মেন সিটিতে মেন সিটিতে ছিলেন আচ্ছা। আচ্ছা, ওখানে ডেস্ক জব বাইরে আউটডোরে কাজ করতে হতো না এটা আমার কোম্পানির জব কোম্পানিতে সেটা ইনডোরে মানে রুমের হ্যাঁ। ভিতরে বসে আপনাকে কম্পিউটারে বসে কাজ করতে হতো দীর্ঘ সময় জি আচ্ছা আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন এত সুদূর থেকে কি সমস্যা নিয়ে প্রথমত মানে মূলত আপনি স্যারের কাছে এসেছিলেন যদি একটু খুলে বলেন আমার দর্শকদের জন্য আসলে কথা হলো কি আমি যখন প্রবাসে ছিলাম তো আমার যখন পেইন হয় তখন আমি অনেকগুলা ফেসবুকে ইউটিউবে আমি ডাক্তারদের সাক্ষাৎকার নেই তখন দেখতে পারি আমাদের যে স্যার ডাক্তার সফিউল্লাহ প্রধান ওনার সাক্ষাৎকার দেখতে গিয়ে সেটা অনেকগুলা ভিডিও ওনার দেখি যেমন অনেক মানুষ খুব সুস্থ হয়ে যায় তখন ওইখান থেকে আমি প্রিপারেশন নিলাম যে আমি দেশে যে সময় ছুটিতে যাই আমি ডাক্তার সফিউল্লাহ প্রধানের কাছে স্টেটমেন্ট নিতে আচ্ছা নিব স্যার আমরা একটু পেছন ফিরে যাই আপনারা বলছেন যে ব্যথা যখন হয় মানে পেইন হয় তো এটার সূত্রপাতটা ঠিক কতদিন আগে কত বছর আগ থেকে প্রথম আপনি এটা বুঝতে শুরু এটা দুই থেকে আমার এটা সূত্রপাত হয় আস্তে কি হয়েছিল এমনি মেজর কোনো কিছু হয় নাই আস্তে আস্তে দেখি মেরুদণ্ডের মধ্যে পিঠের মধ্যে ব্যথা হয় গ্রামের যে মুরব্বীরা আছে তারা বলতো এগুলা তো দেখেছি জমিতে বা এই বা বাড়িতে কাজকর্ম করতে গিয়ে সাধারণত হয় মানে আপনি যখন আপনার প্রবলেমটা শেয়ার করেছেন যে আপনার কোমরে ব্যথা বা এই ধরনের সমস্যার কথা বলছেন তখন যারা গ্রামের মুরব্বী যারা ছিলেন তারা বলছেন এটা তো আসলে তাদেরও অনেকের হয় কিন্তু তারা হচ্ছে জমিতে যখন কাজ করতে যাচ্ছেন বা ভারী কোনো কাজ করছেন তখনই তাদের এই সমস্যাটা হয় আপনার কেন হলো প্রশ্নটা হচ্ছে হ্যাঁ। সেটা আচ্ছা তো যখন প্রথম আপনি দেখলেন যে আপনার কোমরে ব্যথা শুরু হলো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন প্রাথমিকভাবে আমি একজন ডাক্তার দেখিয়েছিলাম এখানের মধ্যে ডাকাতি আচ্ছা তো মানে যখন পেইন হ্যাঁ। শুরু হয় তখন কি আপনি ঢাকাতে ছিলেন না ওই সময় আমি ঢাকাতে আমি বাইরে ছিলাম বাইরে থেকে আসার পরে এরকম ভাবে ছুটিতে আসছি আচ্ছা। ছুটিতে আসার পরে আমি একজন ডাক্তার দেখাইছিলাম ডাক্তার নাম আমার স্মরণ না এখন কত বছর আগে হবে দুই হাজার আটে দুই হাজার আটে অনেক বছর জি তো ওনার ঘরে এমআরআই দিছিল এমআরআই করছিলাম তো এমআরআই করার পরে তো তে ওই সময় একটু ধরা হয়েছে আর কি যে আপনার এই আপনি 2008 করেছিলেন জি 2008 আচ্ছা, সালে তখনই আপনি প্রথম আসলে আপনি জানতে পারেন তার মানে আপনার ডায়াগনোসিসটা খুব দ্রুত সময়ের ভিতরে হয়েছে যখন পেইন শুরু হয় তার সাথে সাথে আপনি ডায়াগনোসিসে আপনার যে কোমরে যে ডিস্ক প্রলাপ সেটা তখনই আপনি জানতে পারেন কয়টা ডিস্ক খেয়াল আছে আপনার যে L4 L5 আচ্ছা 5S1 ওকে দেন যখন এই দুইটা ডিস্ক আপনি দেখলেন ডিস্ক প্রলাপস কি করলেন তখন ডক্টররা কি সাজেস্ট করলেন ডক্টররা কিছু মেডিসিন দিয়েছে আর ডক্টর বলছে এই থেরাপি নেওয়ার জন্য হ্যাঁ। আচ্ছা। মানে, হ্যাঁ। আমি বলছি যে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া সদরে ওইখানে হসপিটাল আছে ওই হসপিটাল মধ্যে কিছু থেরাপি আছে ফিজিওথেরাপি ছিল হ্যাঁ, ছিল তো ওরা লেখা দিয়েছে লেখা দেওয়ার পর ওইখানে প্রায় এক দেড় মাসের মতো দিছি আমি আচ্ছা ওই সময় ছুটিতে আসি কিন্তু দেওয়ার পরে তো মোটামুটি একটু সুস্থ একটু দেখেছেন যে ভালোর হ্যাঁ, দিকে হ্যাঁ ভালোর দিকে আচ্ছা। ওনারা কোনো আমাকে ফিজিক্যালি কোনো এক্সারসাইজ আর দেয় নাই আমাকে ওই সময় আচ্ছা। বাস ওনারা মতো ওনারা একটা ফিজিওথেরাপি মানে আপনি নিজে কিছু করার মতো ওরকম কোনো কিছু তারা আপনাকে শিখে শিখিয়ে দেন না জাস্ট যতটুকু করার অতটুকু করে দিয়েছে আপনি হ্যাঁ। দেখেছেন কিছুটা আপনি ভালো তারপর কি চলে গেলেন আবার বাইরে হ্যাঁ জি আবার বাইরে চলে গেলাম ওকে তো ওইখানে থাকতে থাকতে দেখা গেছে কি প্রায় সব ছুটি আসে মোটামুটি মানে কিছু পেন কিলার খাইলে একটু কন্ট্রোল থাকে এরকম করতে করতে তখন দুই হাজার সালে তখন আমি খুব মারাত্মক ধরনের অসুস্থ হয়ে পড়লাম যে আমি দাঁড়াই থাকতে পারি না দাঁড়াইলে পড়া থেকে মানে পঙ্গু অবস্থা একদম আচ্ছা যে মানুষটা একটা সময় ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করতেন বা অন্যান্য কাজগুলো করতেন স্বাভাবিক কাজ করতেন যদি একটু পেইন হতো আপনি পেইন কিলার খেতেন ঠিক ছিলেন সে মানুষটা হঠাৎ করে দেখছেন আর আপনি আগের মতো কাজ করতে পারছেন না হ্যাঁ। অসুস্থ হয়ে পড়লেন মানে উঠে দাঁড়িয়ে মানে দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে আপনি থাকতে পারছেন এরকম একটা অবস্থা হয়ে গেল তখন আমাকে এক দুজন লোকে আমাকে সহযোগিতা করে ওটায় নিয়ে যাইতো বা ওই দেশের হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাইতো তার মানে আপনি যে নিজস্ব যে কাজগুলো বাথরুমে যাওয়া এই কাজগুলো আপনার পক্ষে ডিফিকাল্ট হয়ে গেল জি আচ্ছা। অসম্ভব হয়ে গেল হুম হুম তখন আমার ভাইও এখানে আমার বড় ভাই আমার সাথে আছে তো আমার ভাইও প্রায় দিন রুমে একসাথে থাকলে তখন আমি এরকম হয়ে গেলে তখন আমার ভাই আমাকে উঠাইতো উঠাই সেটা তো ওনার একটু ওই মেসেজ করতো বা পেন কিলার গুলা এই সময় কি আপনার অফিসিয়াল যে কার্যকলাপ গুলো ছিল সেগুলো কি যেতে পারতেন অফিসে নাকি কিছুটা বন্ধ না ওই সময় আমি প্রায় দশ দিনের মতো অফিসার যেতে পারেন যেতে পারেন ছুটি নিয়ে আচ্ছা মেডিকেল ছুটি দিলেন তখন আপনি কি করলেন ডক্টরের কাছে গিয়েছিলেন ওখানে না ওইখানে আমি দুই বছর ডক্টর আমাকে দেখছে অর্থোপেডিক্স পিএলআইডি ডক্টর দেখছে দুই বছর ওনার স্টেটমেন্ট করছে করার পরে আমাকে ওনারা সাজেশন দিচ্ছে ওইখানে অপারেশন করার জন্য ওকে এবং ওইখানে এমআরআইও করাইছে এমআরআই করে দেখছে না সেম প্রবলেম পিএলআইডির L four L five and five S one আচ্ছা মানে যেহেতু আপনার ডায়াগনোসিস আগেই ছিল তারপর তারা মেক শিওর হওয়ার জন্য যে আবারও তারা একটা এমআরআই করলো হ্যাঁ। সেখানে দেখলো যে হ্যাঁ না ডিসপ্রোলাপস আছে এবং তারা আপনাকে সার্জারির জন্য পরামর্শ দিলেন হ্যাঁ, কি করলেন বছর তারা চিকিৎসা করছে আচ্ছা করার পরে যখন কাজ হচ্ছে না তখন তারা সার্জারি তারা তারা কিছু থেরাপিও দিচ্ছে কিছু থেরাপিও দিচ্ছে তো কোনো ইম্প্রুভ হয় নাই তখন তারা আমাকে বলছে যে আপনি এখানে মধ্যে অপারেশন করতে হবে ওকে অপারেশন করতে যদি আপনি মানে বলেন তাহলে আমরা অপারেশন আজকে কালকে এক দুদিনের ভিতরে আমরা করে ফেলবো ওকে তখন আমি বলছি না আমি তো এখন বলতে পারবো না কিন্তু আমার ভাই আছে ওইখানে আমার গার্জিয়ান হিসাবে আমার বড় ভাই তো আমার বড় ভাইয়ের সাথে আমি কথা বলে বলতে হবে ঠিক আছে তাইলে আপনি বাসায় গিয়ে আজকে আপনার ভাইয়ের সাথে কথা বলেন তো কালকের ভিতরে আমাকে আমাদেরকে জানাইতে হবে আর নাহলে কিন্তু অ্যাপার্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা। আপনি আরিয়ানের মধ্যে আর আসতে পারবেন না তখন আমি ভাইকে বললাম ভাইকে বলার পরে ভাই আমাকে বলল যে ভাইও অনেকগুলো লোকের সাথে পরামর্শ করলো পরামর্শ করার পরে তো ভাই বলতেছে না করলে দেশে গিয়া যে কোনো চিকিৎসা এখানের মধ্যে অনেক মানুষ এই অপারেশন করতে গিয়া তারা অবস্থা হয়ে গেছে হয়ে গেছে এটা একটা রিস্ক রিস্ক এর মধ্যে অপারেশন এরকম একটা সুবিধাজনক ডাক্তাররা তো সবার কথা শুনে আমিও ভাবলাম ঠিক আছে তখন আমি দেশের বাড়িতে আসি তখন ওই সময় খুব অসুস্থ অবস্থায় দেশের বাড়িতে আসার পরে তখন আমি আইসা সেরা লেজার সার্জারি করি আচ্ছা বাংলাদেশে দুই হাজার ষোলো সালে আপনি লেজার সার্জারি করলেন ডক্টরের পরামর্শে জি আচ্ছা সেটা করার পরে কি অবস্থা হলো বলেন সেইটা করার পরে আগের চেয়ে মানে দুই হাজার ষোলো সালে যে সময় লেজার সার্জারি করছি এর আগের চেয়ে অনেক অনেকটুকু বেটার হয়েছে মানে পার্সেন্ট বলতে গেলে আচ্ছা মানে স্বাভাবিক কাজগুলো আপনি আবার করা মানে মুক্ত ভাবে হ্যাঁ, চলাচল করছেন সবকিছু করছেন ওকে তারপরে ওই মাঝে মধ্যে পেইন হতো তো ওই ডাক্তারে যে সাজেশন দিয়েছে সাজেশন মতো চলতে পারি না কি প্রবাস জীবন কাজ কাজ কাজকর্ম নিয়ে তখন আস্তে আস্তে ধীরে ধীরে এখন আরেকবার সেম ওই সমস্যা আস্তে আস্তে হ্যাঁ, পায়ের মধ্যে সমস্যা মানে পায়ের সাথে সাথে আস্তে আস্তে দেখা গেল আমার হাতের মধ্যে হ্যাঁ, হাতের মধ্যে আমি হাফ কিলো উঠাইতে পারি না কোনো কিছু একটা আমার নিজের সাইনটা করতে গেলে আমি সাইন করতে পারি না হাতটা আমার অংশ না হ্যাঁ, করে এরকম অবস্থায় তো এরকম অবস্থা ওই দেশের মধ্যে আস্তে আস্তে একবার দেখা গেছে আগের মতো অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন এটা একটু এর ভিতরে একটা শঙ্কাও কাজ করা হ্যাঁ, শুরু করলো হ্যাঁ কি এত টাকা দিয়ে আমি লেজার সার্জারি করলাম তো আরেকবার এরকম অবস্থায় হইলে তার কি হলো তো আমি ইদানিং তো ছুটি দেওয়া তো ছুটি তখন ডাক্তার সফিউল্লাহ স্যারের কাছে মানে যখন আপনি এরকম একটা দোদুল্যমান অবস্থায় আছেন যে কি হলো আবার কি একই অবস্থায় চলে গেলাম কেন ঠিক ওই সময় আপনি অনলাইনে সার্চ করা শুরু করলেন আর তখনই আপনি ডক্টর শফিল প্রধান স্যারের ভিডিওগুলো দেখতে অপারেশন যে ভাবে এই ধরনের চিকিৎসা করা হয় এবং এই হেডিংটা হ্যাঁ। কিন্তু অনেক হ্যাঁ, বেশি আগে তো আগে তো দেখতাম যে ইন্ডিয়াতে এরকম ভিডিওগুলো দেখতেছি ইন্ডিয়াতে এরকম হইতেছে যে তারা থেরাপি দিয়ে সেরা ম্যানুয়াল মেসেজ থেরাপি করে ঠিক করতেছে আমাদের বাংলাদেশে তারা এরকম দেখি কখনো দেখেন তখন এইগুলা ইউটিউবে ফেসবুকে চার্জ করতে করতে তখন ডাক্তার সফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও এবং আপনি কিছুটা আগ্রহী হ্যাঁ, স্যারের কাছে আসার তো আমার সাথে আরেকজন পেশেন্ট আছে ওনার কিছুদিন আগে আইসা এখানে নিজে স্যারের সাথে দেখা করে গেছে এবং ওনার যে কার্ড কার্ড নিয়ে গেছে নিয়ে আচ্ছা। এসে একই কোম্পানিতে আমরা জব করি আচ্ছা। তো ওনার বার বলতেছে আপনি দেশে তাহলে এম স্যারের কাছে যান আমি কার এমনি তো প্রিপারেশন নিয়ে রাখছি এখন আমার কাছে কার্ড আচ্ছা, আছে হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে কার্ড আছে তখন ও কার্ড দিল আমার মানে হোয়াটসঅ্যাপে কার্ড পাঠাইলো অ্যাড্রেসটা আমি ঠিক আছে অসুবিধা নেই তখন ওরা পাঠাইছে বলে তো ইনশাল্লাহ আমি দেশে আইসা সেরা হ্যাঁ, সরাসরি স্যারের কাছে চলে সরাসরি স্যার আপনাকে দেখলেন দেখার পরে স্যার কি বলেছিলেন প্রথম দিন দেখার পরে স্যারে বলছে আমার এমআরআই ছিল দুই হাজার ষোলো সালের পুরান এমআরআইটা দেখে বলছে এটা তো অনেক বছর হয়ে গেছে তো এটা দিয়ে তো এখন কোনো কিছু অনুভব করা যাবে না আপনার এটা কোন পর্যায়ে আছে কোন পর্যায়ে আছে কদিন আরো চেঞ্জ হয়েছে হ্যাঁ, অনেক কিছু হ্যাঁ। হয়েছে তো আপনি আরেকটা নতুন করে এমআরআই করেন তখন স্যার একটা এমআরআই দিছে তো এমআরআই করলাম এমআরআই করার পরে স্যার এমআরআইটা দেখছে দেখে কয় হ্যাঁ, আপনার তো ওই এল ফোর এল ফাইভের S five and S one প্রলাপ আছে তো এটার জন্য আপনার একুশ দিনের জন্য অ্যাডমিট হতে হবে ওকে তখন বলছে পরে আর আমরাও দেরি করি নাই আমরা একুশ দিনের জন্য আমরা একবার বলছি রিকোয়েস্ট করছি স্যার একুশ দিন তো অনেক লেট হয়ে যায় আমি তো প্রবাস থেকে আসছি আমার বাচ্চা কাচ্চা কান্নাকাটি ওই দিক দিয়ে ঠিক আছে তাহলে আছে পনেরো দিন কমসে কম পনেরো দিনের তো আমরা সুস্থ করার জন্য চেষ্টা করবো হ্যাঁ তখন সে অনুযায়ী ওই টাইমে ভর্তি ওই দিনে ভর্তি গেলাম ওকে ছাব্বিশ তারিখ আসলাম ছাব্বিশ তারিখ আজকে কততম দিন আজকে ছয় না ছয় দিন ষষ্ঠতম দিন ষষ্ঠতম দিন সেই প্রথম দিন প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটা একটা দুশ্চিন্তা নিয়ে একরাশ দুশ্চিন্তা নিয়ে আপনি এসেছিলেন আপনি আগামীকালকে চলে যাবেন কেমন আছেন আপনি আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি স্যারের জন্য হাজ করে নামাজ পড়ে দোয়া করতে চাই যে স্যারকে যে আল্লাহ তালা দীর্ঘ হায়াত দানস করুক এরকমভাবে প্রবাসে দেশে ভাই বোন মা বাবা যারা আছে এরকম অসুস্থতায় স্যারের কাছে আসেন আমি সবার সবাইকে বলতেছি ইনশাল্লাহ আপনি প্রপারলি স্টেটমেন্ট পাবেন এবং আপনি এখান থেকে হুইল চেয়ারেও যদি আসেন সাকসেসফুলি এদিকে আপনি হাইটা চলে যাইতে পারবেন এতটুকু গ্যারান্টি আছে কেন বলছেন এই কথা কারণ আপনি আমি আমাকে বলছে একুশ দিন এরপরে স্যার বলছে ঠিক আছে পনেরো দিনের ভিতরে তাহলে আমি অনলি ষষ্ঠ দিন ছয় দিনে আমি আল্লাহ চেয়ে অনেক সুস্থ হয়ে গেছি তো আমি এখন সকালবেলা ইনশাল্লাহ চলে যাচ্ছি ধন্যবাদ স্যার আপনাকে আর আমি বেশি কিছু জিজ্ঞেস করবো না কারণ সবকিছু অলরেডি আপনি নিজেই বলে দিয়েছেন দর্শক শুনলেন দেখুন যে পিএলআইডি সার্জারি অবশ্যই দরকার আছে আমরা প্রত্যেকটা বার একই কথা বলি সার্জারি অবশ্যই দরকার আছে বাট সার্জারি করার আগে একবার অন্তত চেষ্টা করুন অপারেশনবিহীনভাবে আপনি সুস্থ হতে পারেন কি না আমরা কিন্তু অনেকেই কিন্তু শেষ জীবনে শেষ চিকিৎসা হিসেবে অনেক জায়গায় যাই না ঠিক আছে এরপর আর আমি করবো না আমরা একটা সময় বিতশ্রদ্ধ হয়ে যে চিকিৎসা করতে করতে যখন দেখি আমি সুস্থ হচ্ছি না দর্শক তাদের জন্য বলছি হতে পারে হয়তো কিছুই আমরা করতে পারবো না আবার হতে পারে হয়তো আল্লাহ চাইতো আমরা অনেক কিছুই করতে পারবো শুধুমাত্র একবার অন্তত আপনি একটু চেষ্টা করুন অপারেশন অবশ্যই করবেন কেন করবেন না বাট তার আগে অন্তত একবার নিজের ভাগ্যটাকে পরীক্ষা করে দেখুন যে আপনি অপারেশন বিহীনভাবে আপনি সুস্থ হন কি না এরকম হাজারো মানুষ আছেন হাজারো রেকর্ড আছে হাজারো প্রমাণ আছে শুধু একবার চেষ্টা করুন আমাদের দেশে এরকম আধুনিক প্রযুক্তি আছে আধুনিক চিকিৎসা আছে একবার যদি আপনি নেন এবং সেই অনুযায়ী যদি আপনি বাকিটা জীবন আপনি পার করতে পারেন আপনি সারাটা জীবন সুস্থ থাকবেন সারাটা জীবন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি বাকিটা জীবন এরকমই সুস্থ থাকেন এরকম আনন্দিত থাকেন এবং ভালো থাকেন এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের জন্য স্যার যাতে তার বাকিটা জীবন উনি এইভাবেই অক্লান্তভাবে এরকম মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং এই ধরনের মানুষগুলোর মুখে যাতে উনি হাসি ফুটিয়ে তুলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার